হ্যালো সবাইকে নতুন ইম্পর্টেন্ট ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটি ইম্পর্টেন্ট তাদের জন্য যারা বাইন্যান্সে লোনা হোল্ড করেছিলেন যাদের বাইন্যান্সে লোনা কেনা কেনা ছিল ইম্পর্টেন্ট এই জন্যে যে অনেক অনেক এক্সচেঞ্জ সম্পর্কে আপডেট পাওয়া যাচ্ছে তাদের টুইটার হ্যান্ডেলে আপডেট পাওয়া যাচ্ছে লুনার যে অফিসিয়াল টুইটার হ্যান্ডেল আছে সেখানে আপডেট পাওয়া যাচ্ছে কোন কোন এক্সচেঞ্জে লিস্টেড হয়েছে কোন কোন এক্সচেঞ্জে ড্রপটা ডিস্ট্রিবিউশন হবে কিন্তু বাইন্যান্সের এই ধরনের কোনো আপডেট এখনও পাওয়া যাচ্ছে না এছাড়াও ইউটিউবে দেখলে আপনারা দেখবেন হ্যাঁ, খুব কম হয়তো এখনও বাইন্যান্স নিয়ে কেউ কোনো কথা বলেনি যে বাইন্যান্সে আসলে লোনা কি লিস্টেড হবে হলেও কি পরিস্থিতি হবে এবং বাইন্যান্সের যারা হোল্ডার ছিলেন তারা ড্রপটা পাবেন কিনা আপনাদের যাদের বাইন্যান্সে লোনা বাই করা ছিল আপনারা এখন যদি ট্রেডিংয়ে দেখতে চান ট্রেডিং চার্টে যদি চলে যান তাহলে আপনাদেরকে নিশ্চয়ই এরকম একটা মেসেজ দিচ্ছে এখানে লেখা আছে this symbol does not exist or has been delisted অর্থাৎ এটা হতে পারে এক্সিস্ট করে না অথবা এটা ডিলিস্টেড করা হয়েছে এই জন্য প্যানিক হওয়ার কোনো প্রয়োজন নেই আমি এই বিষয়টা নিয়ে বাইন্যান্সের সাপোর্টে যোগাযোগ করেছিলাম সাপোর্ট থেকে আমাকে যেটা জানানো হয়েছে আমি সেটা একটু আপনাদের সাথে এক্সপ্লেন করবো এই জন্যে বাইন্যান্সে যাদের লোনা হোল্ড করা আছে তারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করছি যে আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে আর যারা নতুন রয়েছেন দর্শক বন্ধু আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন যাতে এই ধরনের ভিডিও আমি যখন নিয়ে আসব তখন সবার আগে নোটিফিকেশনটা আপনারা পেয়ে যান এবং আপডেটটা আপনারা পেতে পারেন আর সবচেয়ে আগে আপডেট পেতে গেলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে থাকবেন টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারেন এবং টুইটারে আমাদেরকে ফলো করতে পারেন ফেসবুকে আমাদের একটা গ্রুপ আছে সেখানেও আপনি চাইলে যুক্ত হয়ে থাকবেন রাখতে পারেন এই সব কিছুর লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো বাইন্যান্সে যখন আমি সাপোর্টে যোগাযোগ করেছিলাম তারা আমাকে বেশ লম্বা একটা উত্তর দিয়েছে আমি সম্পূর্ণটা পড়ব না শুধু যেটুকু আমাদের জন্য কি পয়েন্ট যেটা জানলে আমরা মোটামুটি শান্ত থাকতে পারবো আমরা যারা বাইন্যান্সে লোনা হোল্ডার রয়েছি এখন আমাদের যাদের ব্যালেন্স জিরো দেখাচ্ছে আমরা শান্ত থাকতে পারবো শুধু সেটুকু আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি প্রথমে লিখেছিল ডিউরিং দ্য আমি এখানে আগে একটু বলিনি আমি কি জিজ্ঞেস করেছিলাম আমি জিজ্ঞেস করেছিলাম যে বর্তমানে আমরা যারা লোনা হোল্ডার আছি বাইন্যান্সের আমাদের পরিস্থিতিটা কি হতে পারে তারা বলেছে during the rename process since লোন Luna and UST will be delisted বলেছে রিনেম প্রসেসের জন্য মানে নামকে নতুন করার জন্যে লুনা এবং ইউএসটি যেটা ছিল সেটাকে ডিলিস্ট করা হয়েছে your Luna and UST balance will display zero as value আপনার যে লুনা বা ইউএসটি কেনা ছিল সেটা এখন ভ্যালু জিরো দেখাচ্ছে please wait till the rename is complete দয়া করে এই রিনেম কমপ্লিট হওয়া পর্যন্ত সম্পন্ন হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন Binance will rename the current Terra network as Terra Classic network and support the Terra network airdrop বলেছে যে বাইনান্স এই যে লুনা যেটা আছে এটাকে এই টেরা ক্লাসিক নেটওয়ার্কে পরিবর্তন করবে এটা সাপোর্ট করে বাইনান্স এবং যে এয়ারড্রপ দেওয়ার কথা আছে সেটাকেও বাইনান্স সাপোর্ট করে Luna old token and UST old token will be renamed as Luna C and USTC বলেছে লুনা ওল্ড টোকেন যেটা আছে যেটা আমরা হোল্ড করে রেখেছি এটা লুনা ক্লাসিক হয়ে যাবে অর্থাৎ লুনা সি হয়ে যাবে এবং ইউএসটি ক্লাসিক অর্থাৎ ইউএসটি সি হয়ে যাবে we will distribute the new Terra two point O token Luna to all eligible user based on Terra project teams token distribution plan বলেছে টেরা টু পয়েন্ট ওর যে এয়ারড্রপটা দেওয়ার কথা ছিল এটা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন কিভাবে ডিস্ট্রিবিউট করার কথা বলেছে টেরা কোর টিম সেইভাবে এটা যারা যারা এলিজিবল হবে সবাই পাবে এখানে মোটামুটি যারা লোনা ওল্ড লোনাটা কিনে রেখেছে সবাই এলিজিবল হবে তবে কম বেশি করে এরকম একটা অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছিল লোনার অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে আপনারা যদি লোনার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে যান সেখানে আপনারা দেখে নিতে পারবেন যে কারা প্রি অ্যাটাকের আগে মানে অ্যাটাকের আগে যারা কিনেছিল তারা কী পরি পরিমাণ পাবে আবার অ্যাটাকের পরে যারা কিনেছিল তারা কি পরিমাণ পাবে এইটা এই ঠিক সেই রুল অনুযায়ী বাইন্যান্সও ডিস্ট্রিবিউট করবে তো এইখানে আমাদের আর তেমন কিছু পড়ার নেই আমি আরেকটা বিষয় একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই লুনা যে কোনো অ্যাকাউন্টেই থাকুক না কেন আপনার বাইন্যান্সের সেটা হতে পারে স্পট অ্যাকাউন্ট মার্জিন অ্যাকাউন্ট বা ফিউচার অ্যাকাউন্ট আপনি সেখানেই আপনি এয়ারড্রপটা পাবেন এবং আপনার যে পুরনো লোনাটা আছে সেটা সেখানেই লোনা ক্লাসিক হয়ে যাবে সেটা এখানে তারা দিয়ে দিয়েছে the pre attack snapshot will include Luna old balance in spot account margin account savings account stacking accounts and coin margin futures accounts but will exclude USTC margin future account বলেছে যে সমস্ত যে অ্যাকাউন্টগুলো আছে সেই অ্যাকাউন্টগুলোতে বাইন্যান্সের যে অ্যাকাউন্টগুলো আছে ট্রেডিং যে পেয়ারগুলো আছে মানে যেখানে আপনি ট্রেড করছেন সেখানেই আপনি এই অফারটা এই লুনা ক্লাসিকটা পাবেন এবং এয়ার ড্রপটাও পাবেন এবং নিচে তারা বলেছে নিচের প্যারায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে we will make another announcement about new Luna distribution আমরা আরেকটা অ্যানাউন্সমেন্ট অ্যানাউন্সমেন্ট করবেও তারা করবে আর একটা ঘোষণা তারা দেবে এই ডিস্ট্রিবিউশন সম্পর্কে in order to see project teams distributions plan as per attack and post attack holders holders please make sure the read the announcement form বলেছে যে পরবর্তীতে তারা একটা অ্যানাউন্সমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে যে কিভাবে কাদের কতটা ডিস্ট্রিবিউশন করা হলো এবং ডিস্ট্রিবিউশন শুরু হলো কিনা এবং নেক্সটে তারা বলেছে airdrop Terra network is available for all users of the Binance platform বাইন্যান্সের যারা রয়েছে বাইন্যান্স প্ল্যাটফর্মে যারা লুনাকে বাই করেছিল যত ইউজার রয়েছেন সবাই টেরা নেটওয়ার্কের যে এয়ারড্রপ আছে সেটা আপনারা আমরা সবাই পাবো সো বাইন্যান্সের বর্তমান অবস্থানে চিন্তার কিছু নেই বাইন্যান্সে যাদের লোনা আছে আপনারা নিশ্চিন্ত থাকুন আমাদের যে পুরনো লোনা আছে এটা লোনা ক্লাসিক হয়ে যাবে এবং এরপরে আমরা লোনার যে এয়ারড্রপ আছে যে রুল আছে সেই রুল অনুযায়ী আমরা সবাই এয়ারড্রপ পাচ্ছি এটা হতে পারে যে তিন দিনের মতো সময় লাগতে পারে আমার মনে হচ্ছে বা তার আগেও আমরা পেয়ে যেতে পারি এর মধ্যেই দেখবেন আপনার ওয়ালেটে যে এয়ারড্রপ আসার কথা সেটা ডিপোজিট হয়ে গেছে লুনা অ্যাকাউন্টে এবং আপনার যে পুরনো লোনাটা আছে সেটা লোনা ক্লাসিক হয়ে গেছে আপনার ব্যালেন্স শো করছে তো এই আজকের ভিডিও এই পর্যন্ত আপনার মতামত কি কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওতে অবশ্যই লাইক করবেন এবং পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন চ্যানেলে সেই পর্যন্ত ভালো থাকবেন